আরে বন্ধ করো নাচ গান আজকে রাত্রে আমাদেরকে চুরি করতে হবে আর এখানে আমরা নাচ দেখছি আরে সর্দার বলছিলাম কি একটু থেমে যাও না হেভি লাগছে আমার বাপ রে বাপ আবে যদি এভাবে চলে তাহলে আমাদেরকে ভেগ মাগতে হবে ভেগ শুনো তোমরা সব চুরি করার সব সামান নিয়ে নাও নাহলে গলি মেরে দেবো পোঁদে আবে বাসন্তীর বর জি সর্দার আবে জলদি ঘোড়া বের কর আমরা সব এক্ষুনি বেরাবো ঠিক আছে সর্দার আমরা এক্ষুনি ঘোড়া বের করাচ্ছি সর্দার আর কত দূরে চালাতে থাকো বলে দেবো সর্দার আর কত দূরে বলো আবে বলছি তো তোকে পৌঁছে যাব আধা ঘন্টা আগে তো বলেছিলে যে পৌঁছে যাব কখন পৌঁছাবো সর্দার বই বাসন্তীর ভাতার তোর সমস্যাটা কোথায় আবে আঙ্গুল কেন দেখাচ্ছিস জোর হাগা পেয়েছে আমাকে কি হাগা পেয়েছে সর্দার দাঁড় করো নাহলে আমি প্যান্টাই হেঁকে দেবো সালা যখনই চুরি করতে যায় কোনো একটা কোনো প্রবলেম এখানে পড়ে যায় এই সালাকে হাগা পেয়ে গেছে চাল দাঁড়া এই তোরা সব দাঁড়া আয় ভুরা যা ওখানে হেগে দিয়ে আয় জঙ্গলে আরে এ তো বহুত খতরনাক সাপ আমাকে সাপে কেটেছে ফোনে জলদি বিষটা নাও আমি মরে হাট হাট আমি নাকি ওর চুচবো ওই জি সর্দার বিষটা চুচে বের কর আরে চুজবো চুজবো সর্দার আমি বিষ চুজবো বুড়া কোথায় কামড়িয়েছে সাপ তোর গানটা দেখ ছি ছি সালা হাত পায়ে কামড়াতে পারিস না সালা কোথায় কামড়ে দিয়েছে পুরো গান্ডের মিডিলে বে ছি ছি আবে সালা সাপ কি আমাকে ভুলে কামড়েছিল নাকি বুঝছি তো মারা কামড়ে দিছে সর্দার জলদি চুছাও নাহলে আমি মরে যাবো সর্দার আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে সর্দার পুরা তোর আমি তো জলদি চুষ না ইয়ার ঠিক আছে ঠিক আছে চুজবো জনাব তুমি একটু এই দিকে পন্দরা ঘোরাও যাতে চুজবো আমি ঠিক আছে লে চুচ হে উপরবালে বহুত বহুত ধন্যবাদ তুমি আমাকে গু থেকে বাঁচিয়ে দিয়েছো আবে হারাম খোর চুচ্ছ না কেন আমি সালা মরে যাব যে হারাম খোর আবে সালা তোর পদে সাপ কামড়ায়নি কাঁটা লেগেছে এই দেখ ওই তোরা সব জলদি চল ঘোড়া নিয়ে বেকার বেকার এত টাইম বরবাদ হয়ে গেছে চল চল জলদি চল আর পাঁচ মিনিট যেতে হবে মাত্র মনে হচ্ছে গাঁও এলাকায় এসে গেছি সবাই ঘোড়া যে যার কাছে পেতে দাও আবে আমি সাইকেলের কথা বলছি ভাই বলতে দাও প্রথমে কোন ঘরটায় চুরি করব আক্কাড় বাক্কাড় বাম্বে বল আশি নব্বই পুরে শো হা এই ঘরটায় চুরি করব এই ঘরটায় আবে ও এ সালা মার খাবাবে আবে ভোঁসড়িকে আবে আমরা চোর আমরা চুপি চুপি ঢুকবো সালাটা কি তোর শ্বশুর বাড়ি নাকি তুই মারা ঘন্টি বাজাবি হুম হ্যাঁ আমরা ঘন্টি বাজাবো না আমরা ডাইরেক্ট দরজা ভেঙে দেই দয়া দরওয়াজা ভাঙ আরে ভোঁসড়িকে সালারা প্রচুর জোরে জোরে মারছে আহ কি লাগছে কেউ আবার ওখানে হাত দিও না ওখানে প্রচুর কেউ আবার আমাকে হাতড়ি দিয়ে মেরেছে ওখানে সালা প্রচুর লাগছে বাপরে বাপ